আজকে আমি শিখাবো কিভাবে ইউটিউব ভিডিও অ্যাড ক্যাম্পেইনের গিগ পাবলিশ করবেন সেখান থেকে মাসে এক লক্ষ টাকা উপরে ইনকাম করবেন এবং এটা কিন্তু খুব সহজেই করা যাবে যদি আপনি প্রপারলিভাবে ইউটিউব ক্যাম্পেইনটা ভালোভাবে আয়ত্ত বা শিখতে পারেন তাহলে কিন্তু আপনি এই টাকাটা আর্ন করতে পারবেন যদি আপনি এই কাজটা পরিপূর্ণভাবে না শিখে মার্কেট প্লেসে নামেন তাহলে কিন্তু খুব একটা সাফল্য পাবেন না একটা বাইরে আপনাকে বলতে পারে যে আমার একটা বাম্পার অ্যাড লাগবে বা নন স্কিপেবল অথবা স্কিপেবল অ্যাড কোন ধরনের অ্যাড হবে সেটা কিন্তু আপনি যদি অ্যাডটা রান করেন বা এটার উপর একটু রিসার্চ করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কোনটা নন স্কিপেবল অ্যাড কোনটা স্কিপেবল অ্যাড কোনটা কোন অ্যাডটা দিলে ইউটিউবের জন্য আমাদের ভিউ বাড়বে সাবস্ক্রাইবার বাড়বে ওয়াচ টাইম বাড়বে তো এইগুলো যদি আপনি না জানেন তাহলে একটা বায়ার যখন আপনাকে প্রশ্ন করবে তখন কিন্তু আপনি কোনো প্রকার বাইরকে হেল্প করতে পারবেন না দেন উত্তর দিতে পারবেন না যে বাইরের সাথে কি বলবো ভাইয়ের মানে কী বলবে ঠিক একটা মনের ভিতরেই থাকবে যখন আপনাকে একটা প্রশ্ন করা হবে এই অ্যাড সম্পর্কে আপনি যখন এই কাজটা করবেন করার পরে আপনার সমস্ত কিছু কিন্তু মাথায় আয় মানে মাথায় আইসে পড়বে যে আমি এখানে গেছিলাম ঠিক আছে এখানে যাওয়ার পর আমার এটা দেখছি আমি যেমন আমরা যখন শহরে যাই বা কোনো একটা জায়গায় যাই যাওয়ার পরে কিন্তু আমাদের মাথায় একটা জিনিস সিস্টেমটা থাকে যে আমি ওই রাস্তায় ওই মোড়ে একটা ঐতিহাসিক যদি কোনো কিছু দেখি বা কোমন একটা জিনিস যেটা সচরাচর দেখা যায় না এরকম মানুষ দেখার জন্য যায় তো এরকম যদি বড় হোটেল থাকে অথবা রেস্টুরেন্ট থাকে তাহলে কিন্তু আপনাকে বলে দিতে হবে না তো আপনার মাথায় সেট হয়ে যাবে যে ওই জায়গায় গেলে আমি একটা রেস্টুরেন্ট পাবো বা ওইখানে একটা রেস্টুরেন্ট আছে এটা কিন্তু অটোমেটিকলি চলে আসবে তো সেম এখানেও যখন আপনি কাজগুলো করবেন আপনি অবশ্যই প্র্যাকটিস করার সময় এগুলোও খুব মাথায় নিয়ে নেবেন ভালোভাবে তো সেই জন্য যেহেতু আমাদের এই সার্ভিসটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ইনকাম করা আমরা প্রতিটা কাজ শেখানোর সাথে সাথে আমরা গিগ পাবলিশ করাই যাতে তিন মাসের ভিতরে মানে স্টুডেন্টের সাকসেস হয় কারণ হচ্ছে আমরা একটা গিগ পাবলিশ করলাম অনেকগুলো কাজ শেখার পরে গিগ পাবলিশ করব দেন তো তিন মাস পরে যদি গিগ পাবলিশ করি তাহলে তিনি ইনকাম করবে কখন তাই না তো আমরা যেটা করি আমরা গিগ পাবলিশ করার ধরেন আজকে কাজ শিখেছি এই টপিকের উপর এই কাজটা সম্পূর্ণ শেষ হয়ে গেছে তো আমরা নেক্সট ক্লাসে আমরা গিগ পাবলিশ করব পাবলিশ করলে কি হবে তিনি এই গিকে তো আমাদের মার্কেট প্লেসে গিগটা থাকবে থাকার পরে এই গিগটা তো আমাদের তিন মাস ফাইবারের ভিতরে কিন্তু তিনি কন্টিনিউ নাড়াচাড়া করবে গিকটা কোথায় কি হয় বা রিকোয়েস্ট কীভাবে করতে হয় এগুলো নিয়ে যখন নাড়াচাড়া করবে তখন কিন্তু তার ভিতরে ফাইবারটা পুরো মাথায় চলে আসবে তখন কিন্তু আর তিন মাসের জন্য তিন মাস পরে গিক তৈরি করতে হবে কখন হবে না ফাইবারে কিন্তু তখন কিছুই বুঝবে না কিন্তু এই তিন মাস যিনি তিনি যদি ফাইবার নিয়ে নাড়াচাড়া করে তাহলে কিন্তু বুঝতেই পারতেছেন ফাইবারের ভিতরে কিন্তু একটা অভিজ্ঞতা অর্জন করে ফেলবে তো এগুলো বিষয়ে জানতে হবে যেহেতু আমরা আমাদের উদ্দেশ্য আজকে গিগ পাবলিশ করা তো বেশি কথা না বলে আমি গিগটা পাবলিশ করি ঠিক আছে তো আমি শুরু করে দিই তো আমরা ইউটিউব অ্যাড ক্যাম্পেইনের গুলো কিরকম হয় সেটা দেখার জন্য আমরা ইউটিউব ভিডিও অ্যাডস অথবা Google video ads video promotion অনেকগুলো কিওয়ার্ড আছে সেগুলো লিখতে পারি তো আমার দরকার হচ্ছে এখানে লিখবো হচ্ছে ইউটিউব নিয়ে যেহেতু কাজ করছি ইউটিউব একটা সার্ভিস দেবো আমরা ভিডিও অ্যাডস অ্যাডস লাগলে হবে অথবা শুধু ভিডিও অ্যাডস লাগলেও হবে দেখেন ইউটিউব ভিডিও অ্যাডস লিখছি এখানে প্রায় চল্লিশ হাজার সার্ভিস আছে যদি আমরা শুধু ভিডিও অ্যাড দিই তাহলে কিন্তু আরো কমে যাবে ঠিক আছে দেখেন আরো কমে যাবে দেন ওইখানে আরো টপ রিলেটেড আপনি চাইলে এই একটা কিওয়ার্ড আর একটা হচ্ছে ইউটিউব ভিডিও অ্যাড ওই একটা কিওয়ার্ড এই দুইটা কিওয়ার্ড আর একটা কিওয়ার্ড আছে সেটা আপনি ফোকাস করতে পারেন তাহলে এখানে দেখেন সার্ভিস আছে এগারো হাজার আর প্রথম লাইনে টপ রিলেটেড সেলার টপ আছে তার মানে এই কাজটা করেই কিন্তু টপ সেলার হয়ে গেছে তো এটা মধ্যে মানে আরো মানে আগুন গিগ আসবে ঠিক আছে এই কোনো ভ্যালু নাই এখানে দেখেন কোন কোন জায়গায় ব্যানার ব্যানার তৈরি করতেছে আবার কেউ কেউ জিমের ভিডিও তৈরি করে দিতেছে মানে অ্যাড ক্যাম্পেইনের যে ভিডিও আছে সেগুলো তৈরি করে এখানে ইনকাম করতেছে তো আমরা লাস্টের দিকে আমরা দেখব কিভাবে ব্যানারগুলো তৈরি করতে হয় ব্যানার বলতে আমাদের এই যে ভিডিওগুলো তৈরি করছে অ্যাড রান করার জন্য এগুলো ভিডিও কেমনে তৈরি করতে হয় অ্যানিমেশন দিয়ে কীভাবে ভিডিও তৈরি করতে হয় আমরা নিজেরা নিজেদেরও কিন্তু ফাইবারের জন্য ভিডিও তৈরি করতে পারবো ওগুলো আমরা অ্যানিমেশনের ক্লাসগুলোতে দেখব তো এটা দিয়ে কিন্তু আপনি অ্যাকুরেট পাবেন না কিন্তু তারপরে এই কিওয়ার্ডটা দিয়ে আপনি চাবেন যে এটা দিয়ে যেন র্যাঙ্ক করে আমরা যদি সম্পূর্ণ কিওয়ার্ডটা লিখি YouTube video ad campaign campaign লেখি দেখে আসে কিনা ও শিট campaign G I M campaign এখানে দেখেন পাঁচ হাজার সার্ভিস চলে আসছে এখানে শুধু তারা কি করতেছে I will set up and manage YouTube video ads campaign I will set up Google ads for your YouTube videos তার মানে এখানে যতগুলো সার্ভিস আছে সবাই কিন্তু ইউটিউব নিয়ে কাজ করতেছে তার মানে আমরা এই কিওয়ার্ডটা দিয়ে আমরা ফোকাস করতে পারি যেমন ইউটিউব ভিডিও অ্যাড ক্যাম্পেইন এটা একটা বড় একটা কিওয়ার্ড যদিও এখানে সার্ভিস মোটামুটি ভালোই আছে ছয় হাজার সার্ভিস আছে অনলাইনে দেখলে হয়তো কত বেরোবে এক হাজার তো এক হাজার হলো আমাদের প্রতিযোগী এখানে আদার্স অনেক কিছুই আছে যেমন এখানে অর্গানিক আছে অর্গানিক ভিডিওগুলো এখানে চলে আসছে অর্গানিক ওই যে আমরা শিখছি সেগুলো চাইলে ওগুলোর উপরে কাজ এখানে চলে আসতে পারে যদি আপনার গিক র্যাঙ্ক করে তাহলে হয়ে যাবে অবশ্য শ্রাবণ যারা গিক পাবলিশ করছে এখানে তাদের গিক তো ফার্স্ট পিসটা আছে অর্ডার তো আসতেছে না না অর্ডার অর্ডার এখন তো একটু কাজ বাড়ছে আগে তো কাজ কম ছিল কি ক্যাম্পেইন বানাম ভুল লেগছে নাকি তাই তো মনে হচ্ছে ওকে ছয় হাজারই ঠিক আছে তো এখান থেকে আমরা কিছু টাইটেল নিতে পারি কয়েকটা গিক ওপেন করি এই একটা গিক ভালো আছে এই একটা ফার্স্ট রিলেটেড এটা কপি করি এটা মাত্র ছয়টা কাজ করে ফার্স্ট পজিশনে আসছে লেভেল টু সেলার একটা ওকে আমাদের তিনটার মতো তৈরি করা হয়ে বের করলাম তো এখানে একটা অর্ডার চলতেছে এখানে সাতটা অর্ডার চলতেছে তার মানে ব্যানারের আইডিয়া নিতে হবে এটা এখানে একটা ঝামেলা আছে এই গিকগুলো তৈরি করতে গেলে একটু ঝামেলা আছে সেটা হচ্ছে এখানে কারো গিক কারোটার সাথে ম্যাচিং হয় না কারোটা গিক কারোটার সাথে ম্যাচিং হয় না বলতে এক একজন এক একভাবে সার্ভিসগুলো লেখছে এই অ্যাড ক্যাম্পেইনের তো এটা করতে যদিও প্রবলেম হবে সমস্যা নাই আমরা আছি শুরু করে দিই কাজ আমরা দেখি এখানে কতগুলো সার্ভিস পাবলিশ করতে পারবো ওকে তো আমি গিগ তৈরি করতে যাই ক্রিয়েট এখানে ক্লিক করব আমার প্রোফাইল থেকে ক্রিয়েটে ক্লিক করলাম এখানে আমি একটা টাইটেল লিখব Google translate Google translate Google translate এখানে লিখব তাদের টাইটেলগুলো দেখি I will set up YouTube video ads Google campaign okay Google campaign একটা কিওয়ার্ড দিছে ইউটিউব ভিডিও একটা কিওয়ার্ড ওকে তো আমি দিই আই উইল আমি লিখব আই উইল ডু আমি করব YouTube YouTube video video promotion দিই promotion promotion with with Google ads campaign Google ads Google ads একটা কিওয়ার্ড চলবে আমি গুগল বিজ্ঞাপন দিয়ে ইউটিউব ভিডিও প্রচার করব এই কিওয়ার্ডটা এই মানে এই টাইটেলটা দিয়ে আমরা আরেকটা টাইটেল তৈরি করতে পারি তো এইখানে লিখতে পারি অর্গানিক বসায় দিতে পারি সামনে organic organic YouTube video promotion এটা আমি অর্গানিকটা দেওয়ার উদ্দেশ্য এখানে আমি সিস্টেম করতেছি আর সেটা হচ্ছে আমি অর্গানিকের পেজে আমি চাচ্ছি যে এই আমার এই আমরা যে সার্ভিসটা দিব এটা যেন অর্গানিকের পেজে শো করে কারণ অর্গানিকের পেজে যদি শো করে শুধু যদি আমরা দেই ভিডিও প্রমোশন আমরা ব্যানারে লিখব ইউটিউব অ্যাড ক্যাম্পেইন কিন্তু আমরা টাইটেলে দিব একটু ব্যতিক্রম কিছু কারণ হচ্ছে এখানে চল্লিশ হাজার সার্ভিস আপনাদেরকে বুঝতে হবে চল্লিশ হাজার মানুষের সাথে প্রতিযোগিতা করতে গেলে আমাদের বারোটা বেজে যাব ঠিক আছে আর অর্গানিক ইউটিউব ভিডিও প্রমোশন লেখা সার্চ করলে কত বেরোবে অর্গানিক ইউটিউব ভিডিও প্রমোশন দেখি আমরা সার্চ করি অর্গানিক ইউটিউব ভিডিও প্রমোশন বারো হাজার আর এখানে মোটামুটি তিরিশ হাজার কমে গেল ঠিক আছে আর এখানে এক সতেরোশো সার্ভিস অ্যাভেলেবল আছে তার মানে আমরা এটা দিয়ে সার্চ করতে পারি এটা অর্গানিক কাজও করব আমরা সাথে সাথে আমরা অ্যাড ক্যাম্পেইন বুস্টিংয়ের কাজও করব তো আমি এই ট্যাক এই টাইটেলটা নিতে পারি এটা নিতে পারি যেটা আপনার ইচ্ছা এটাও এটাও ভালো আছে এটাও ভালো আছে ভিডিও প্রমোশন লেখে সার্চ করলে একটা ফুল কিওয়ার্ড আছে এখানে ভিডিও প্রমোশনের ফুল কিওয়ার্ড এখানে এগারো হাজার সার্ভিস ভিডিও প্রমোশনে এখানে যদিও কিছু সার্ভিস অন্য সার্ভিস আছে যেমন ভিডিও ম্যাক করে দেয় তাদের সার্ভিসও আছে দেখেন এখানে খুব রিয়েল সার্ভিস খুবই কম আছে তো এই যে একজন আছে এখানে চলে আসছে YouTube video promotion and channel monetization দেখি কয়টা কাজ রানিং আছে একটাও নাই এখন লাস্ট ডেলিভারি দিছে কত না লাস্ট ডেলিভারি হচ্ছে রিসেন্টলি দুই দিন আগে লাস্ট ডেলিভারি দিছে ওকে তো আমি আপনাদের লাইক কোনটা হয় এই দুইটার মধ্যে আপনারা দুইটার একটা ইউজ করতে পারেন অথবা এই দুইটা কাইটা দিয়া আপনি এখানে ইউটিউব ভিডিও অ্যাড ক্যাম্পেইন লেখা লিখতে পারেন I will do YouTube video ad campaign with Google ads এগুলো লিখতে পারেন আপনার ইচ্ছা আমি এটা ইউজ করি আপাতত এটা আমার কাছে ভালো লাগতেছে তো এটা আমি এখান থেকে দিয়ে দিই I'll to organic YouTube video promotion okay আমি ক্যাটাগরিগুলো দেখি digital marketing video marketing video ad campaign okay okay Sam Sam okay আমরা এটাই দিব digital marketing video marketing video ad campaign okay আমাদের ক্যাটাগরি হয়ে গেছে এবার আমাদেরকে ট্যাগগুলো দিতে হবে ট্যাগ ট্যাগ দেওয়ার জন্য আমরা প্রথমে দেখতে পারি এখানে যদিও শো করতেছে না পপুলার ট্যাগগুলো ভিডিও প্রমোশন এটা নিতে পারি okay organic promotion viral marketing okay চলবে না এবার তাদের তারা এই কাজ এই লোকটা ভালো কাজ করতেছে তিনি কি কি ইউজ করছে ওকে ভালো কিওয়ার্ড ইউজ করে নাই ফাইবার কোনো কিওয়ার্ড মিওয়ার্ড মানতেছে না ইউটিউব ভিডিও অ্যাডস ওকে এটা নেওয়া যায় ওকে এটা আমি নিয়ে নিলাম ইন্টার চাপ দিলাম এবার কোনটা নেওয়া ওকে ইউটিউব ভিডিও ক্যাম্পেন এটাও নেই YouTube ads okay YouTube ads নেওয়া যায় এটা ভালো আছে এবার আরেকটা কিওয়ার্ড নেব সেটা হলো ভিডিও অ্যাডস ভিডিও অ্যাডস নিছি আমি না video ads okay video ads এবার আমি সব কিছু দেখলাম ঠিকঠাক আছে এবার আমি সেভ অ্যান্ড কন্টিনিউ করে চলে যাব এবার হচ্ছে প্রাইসিং আসবো প্রাইসিং আমাদের একটা লিখতে হবে আমরা চাইলে একটা প্রাইজও দিতে পারি এখানে চাইলে আরও তিনটা প্রাইজও দিতে পারি প্রাইস সম্পর্কে আপনাদের মোটামুটি আইডিয়া আছে আমি প্রাইসটা লিখে ফেলি যেহেতু ক্লাসের টাইমটা অনেকটা বেশি হয়ে গেছে তো আমি আপনারা এখানে দিবেন হচ্ছে আর যদি পাঁচ ডলার দশ ডলার দিয়ে শুরু করেন তাহলে দশ ডলারের কীরকম হবে সেটা তো বুঝতেই পারতেছেন প্রাইসটা প্রাইস নিয়ে কথা বললাম না আমরা প্রাইস একটা লিখে বলি basic basic basic YouTube okay basic YouTube video promotion video promotion basic YouTube video promotion copy copy copy okay এবার আমরা বেসিকটা কেটে দিই এখানে বেস্ট দিয়ে দিই বেস্ট এখানে দিয়ে দিব প্রো প্রো দিয়ে দিলাম তিনটা প্যাকেজ হয়ে গেল এটা হচ্ছে সবচেয়ে ছোট প্যাকেজ এটা হচ্ছে এটার থেকে বড় আর এটার থেকে ছোট এটা হলো বলা হয় মাঝারি package standard basic standard premium তো আমাদের এটা হয়ে গেছে এবার আমরা আরেকটা লিখি কি কি কাজ করব সেটা একটা ডেসক্রিপশন লিখবো আমি কিন্তু এখানে দেখেন একটা ট্যাগ মানে একটা টাইটেল মানে সরি আমি কিওয়ার্ড কিন্তু এখানে সেট করে দিছি ইউটিউব ভিডিও প্রমোশন আমার ফোকাস হচ্ছে ইউটিউব ভিডিও অর্গানিকের জায়গায় যেন এটা শো করে তাহলে আমরা কাজটা বেশি পাব যদি আমরা শুধু অ্যাড ক্যাম্পেনের ওই জায়গায় আমরা ফোকাস করি তাহলে সমস্যা হবে কারণ আমরা ওদের সাথে টিকে থাকতে পারবো না অবশ্যই ফোকাস করতে হবে এটার উপর তো আমি এখানে লিখবো হচ্ছে আমাদের সার্ভিস আমরা কি সার্ভিস দিচ্ছি যেমন এখানে লিখতে পারি আই উইল আমি লিখবো I will set up set up set আপের এসটা বড় করে দিই set up and manage manage manage YouTube YouTube okay YouTube ad campaign ad campaign campaign YouTube ad campaign কতদিন করবো এটা এটা তোমরা ফার্স্ট কাজ কত দিনের মধ্যে ডেলিভারি দিতে পারবা মনে হয় একটা টাইম বলো তাহলে আমি টাইমটা সিলেক্ট করে দিলে তোমরা সুবিধা হবে ফাইভ ডেজ সেভেন ডেজ না থ্রি ডেজ দিব okay three days three days হয়ে গেছে অ্যান্ড আর কিছু দেই অ্যান্ড অ্যান্ড রিস ওকে রিস রিস দিব না অন্য কিছু ওকে রিস দেই রিস real real audience audience real audience with with Google campaign Google ad লিখতে দিলে হইল ক্যাম্পেন লিখতে দিলে হইল ওকে লিখতে দেন ad ads with Google ads এটা আমি কপি করে এখানে দিয়ে দিলাম এখানেও দিয়ে দিলাম এটা হচ্ছে হচ্ছে তিন দিন এটা দিব আমি হচ্ছে সাত দিন আর এটা দিব হচ্ছে আমি চোদ্দো দিন ডেলিভারি টাইম এবার আমি এটা দিব হচ্ছে সাত তিন দিন সেমভাবে এটা দিব সাত দিন আর এটা দিব হচ্ছে চোদ্দো দিন চোদ্দো দিন ডেলিভারি ওকে অ্যাকাউন্ট সেট আপনি চাইলে দিতে পারেন টিকগুলো দিয়ে দেন সমস্যা নাই এগুলো দিলে কোনো কিছু যায় আসে না দেখেন তারা দিছে কিনা অ্যাকাউন্ট সেট আপ দিছে অ্যাকাউন্ট সেট আপ দিছে শুধু একটা অপশন রাখছে তারা বাকি কিছু দেয় নাই আবার তিনি ইনক্লুড কোনো কিছুই করে নাই এবার দেখি তিনি কয়টা করছে এখানে দেখেন তারা এই কয়টা দিছে তো আমি তাদেরগুলো দেখতে পারি আমাদেরগুলো দেখতে পারি তো অ্যাডেন্স টার্গেটিং আপনি চাইলে এগুলো একটা করে দিতে পারেন দেখি তারা কত দিছে অ্যাডভান্স একটা দিছে বেসিক প্যাকেজে তিনটা ছয়টা ওকে আমি সেম দিব ধরেন আমি দিলাম একটা তিনটা এনে দিয়ে দিলাম হচ্ছে পাঁচটা বা ছয়টা বা সাতটা অডিয়েন্স টার্গেটিং সাজেশন ওকে এটা বেশি যাবে না ছয়টাই হবে পাঁচটা দেওয়া যায় তিন পাঁচ ওকে ব্রিডিং বাজেট বাজেটটা আমরা প্রথমটা দেখি তারা কত দিছে প্রথম ছয় দিছে এক দিছে এক দিছে ওকে তার মানে আমরা এটাও দিতে পারি বেডিং বাজেট দিলাম এক দুই আর এটা দিব হচ্ছে ছয় অথবা এটা আমরা একই দিয়ে দিতে পারি কোনো সমস্যা নেই আমরা জানি যে আমাদের প্রাইসিংয়ে কোনো প্রকার কোনো সমস্যা হয় না শিডিউল ডেলিভারি সাজেশন দেখি তারা দিছে কিনা শিডিউল ডেলিভারি সাজেশন দিছে দিছে দিছে ওকে আমরাও দিয়ে দিলাম সমস্যা কি এক এক এক ওকে তারা কি তারা যদিও এখানে ডেট সিলেক্ট করে না আমরা ডেট সিলেক্ট করে দিই এক আর এটা ছয় দিয়ে দিই শিডিউল ডেলিভারি সাজেশন এটা না বুঝলে দেওয়ার দরকার কি ওকে এটা দেওয়ার দরকার নেই অ্যাট গ্রুপ অ্যাড গ্রুপ থাকবে অ্যাড গ্রুপ একটা করে হয় বেশি তো হয় না ওকে তিনটা ছয়টা ওকে এবার বাজেট দিব হচ্ছে এটার এই কাজগুলোর ডিমান্ড অনেক বেশি হয় তো আগে দেখি মার্কেটটা দেখি তারা কত থেকে শুরু করছে বিশ ডলার পঁচিশ ডলার বিশ ডলার একশো ডলার ওকে পঁচিশ পঁচিশ ওকে একশো সর্বনিম্ন দশ ওকে দশ তার মানে দশ ডলার দিয়ে তারা কাজ শুরু করছে ওকে আমরা একটা প্যাকেজ অন করি দুটো অর্ডার চলতেছে দশ ডলারে কি রাখছে দশ বিশ দশ তিরিশ এই মারছে এটা আবার হুট করে আড়াইশো হলো কেমনে ওকে আমরা তাহলে আমাদের মতো করে দিই পনেরো বেশি ছোট দিলে খুব আবার খারাপ দেখা যাবে পনেরো তিরিশ আর এটা ধরেন আশি দিয়ে দেন আট দিন চোদ্দ দিন ম্যানেজ করলে আশি ডলার কাজের কাজ কিছুই নেই একদিনে আর সেট আপ করবেন বাকিগুলো প্রতিদিন যা দেখবেন যে আর চলতেছে কিনা কোনো প্রকার কোনো সমস্যা হচ্ছে কিনা মানে ম্যানেজের কাজটা করবেন তাহলে হয়ে যাবে এটা কোনো কাজ না শুধু আপনি একসাথে এক হাজারগুলো এক হাজার অ্যাকাউন্টে কাজ করতে পারবেন এটা কোনো বিষয় না তা এটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাওয়ার পর এটা কোনো ম্যাটার না আপনি চাইলে এগুলো দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন এখানে শুধু দেওয়ার অপশন হচ্ছে ডেলিভারি টাইম আর হচ্ছে প্রাইসিং এই দুইটা দিলেই এনাফ আমরা দিতে আপনি চাইলে এক্সট্রা ইউজ করতে পারেন যদি আপনার এক্সট্রা থাকে জানি না আপনাদের এক্সট্রা হবে কিনা এখন নতুন সেলারদের এক্সট্রা নাও হতে পারে যদি থাকে এক্সট্রা আপনি এক্সট্রা জিনিসটা কি ধরেন আমি বেসিক প্যাকেজে এই কাজটা আমি যেহেতু এটার সাথে এক্সট্রা যায় না ধরেন আমি একটা কাজ আছে আপনার ধরেন এসিওর একটা কাজ তো ওই কাজটা আমি বলছি সাইডটা লিঙ্ক বিল্ডিং করে দিব বা একটা ব্যাকলিং করে দিব বিনিময় আমি নিব হচ্ছে কত বিশ ডলার তো ষাটটা ব্যাকলিং করতে যদি আমার দুই ঘন্টা সময় লাগবে না তো আমি যদি এই কাজটা সময় নিছি হচ্ছে তিন দিন বা পাঁচ দিন অথবা সাত দিন তো আমি চাচ্ছি আমার প্যাকেজে দেওয়া আছে তিন দিন এখন বায়ার চাচ্ছে যে এই কাজটা যেন আমার একদিনে ডেলিভারি করে দেয় তো সেজন্য কি করতে হবে তাহলে আমাকে এখন তিনি আমাকে অফার করবে যে তুমি কি এক্সট্রা কত নিবা তো আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারি যে তিন দিনের কাজটা যদি আপনি একদিনে ডেলিভারি চান তাহলে আপনাকে এক্সট্রা পাঁচ ডলার পে করতে হবে তার মানে অতিরিক্ত টাকা পে করতে হবে তো আবার ধরেন সাত দিনের কাজ তিন দিনে ডেলিভারি করে দিবেন বা একদিনে ডেলিভারি করে দিবেন সাত দিনের এক্সট্রা কত নেবেন দশ ডলার মানে এখানে তিনটা প্যাকেজই এক্সট্রা দেওয়ার অপশনগুলো রেখে দিছে তো আপনি চাইলে এগুলো ইউজ করতে পারেন না চাইলে কোনো ব্যাপার না এখান থেকে টিক মার্কটা তুলে দিয়ে সেভেন কন্টিনিউ করে চলে যাবেন তো এবার আসি হচ্ছে আমরা মেন পার্টে এটা হচ্ছে আমাদের একটা ডেসক্রিপশন লিখতে হবে এখানে তো আমরা একটা ডেসক্রিপশন লিখি তো আমাদের আমাদের ডায়লগই একটা না are you looking are you looking looking for for for an outstanding outstanding out outstanding standing outstanding আরে ভাই এত লেখা উঠলে সমস্যা আউটস্ট্যান্ডিং অর্গানিক অর্গানিক আপনি যখন গিকগুলো বানাবেন তখন অবশ্যই অনেক অনেক গিক দেখবেন দেখার পরে একটা ডিসক্রিপশন লিখবেন অবশ্যই আমারটাই উপরে লাইনটা ঠিক রাখবেন কোনটুক চেঞ্জ করতে হবে সেটা আমি বলে দিব আপনি আমারটা ইউজ করতে পারেন কোনো সমস্যা হবে না ইউটিউব ওকে ইউটিউব ভিডিও আমি একটা ফুল ট্যাগ এখানে ইউজ করে দিলাম YouTube video video promotion okay promotion promotion via Google ads Google ads আপনি কি প্রফেশনাল ভিডিও মানে ভিডিও প্রচার করার জন্য একজন গুগল এক্সপার্ট বা এরকম কিছু লেখা যাইতে পারে ওকে দেখি কি লেখা যায় okay if you yes if you if you yes if you yes যদি হ্যাঁ হয় if you yes then then you are you are in the right place r i g s t right place তো একটু আপনাদেরকে দেখাই আমি কি লিখলাম এখন আমি লিখলাম হচ্ছে আপনি কি গুগল বিজ্ঞাপনের মাধ্যমে একটি অসামান্য জৈব ইউটিউব ভিডিও প্রচার করছেন আপনি যদি হ্যাঁ হন আপনি সঠিক জায়গায় আছেন মানে কি আপনি গুগল বিজ্ঞাপনের মাধ্যমে মানে আমি বোঝাইতে চাইতেছি যে আপনি ইউটিউবের মানে গুগল অ্যাড ক্যাম্পেনের মাধ্যমে জৈবিকভাবে আপনার ভিডিওটাকে কি প্রচার করতে চাচ্ছেন কিনা সেটা যদি আপনার উদ্দেশ্যটা আমার মতো সঠিক হয় তাহলে আপনি কি সঠিক স্থানে আছেন তো এটা হয়ে গেল একটা লাইন আমি একটু স্কিপ করে নিচে চলে আসি এখানে লিখতে পারি আই এ আমি একজন video advertiser advertiser tries advertiser and google google ads google ad expert expert i have i have more than more than আমার আমি আমি ভিডিও বিজ্ঞাপনদাতা এবং গুগল অ্যাডস এক্সপার্ট আমার আমার দুই বছরের অথবা আপনাদের ছয় মাস ওকে সিক্স মান্থ ওকে এক ইয়ার ইউজ করি on year years of experience অভিজ্ঞতা আছে আমার গুগল অ্যাডস এক্সপার্ট আমি আমার এটার উপর অভিজ্ঞতা আছে এক বছরের উপরে okay experience experience experience in YouTube এখানে একটা ফুল ট্যাগটা ইউজ করে দিব YouTube YouTube at at youtube at youtube ads campaign youtube ads campaign campaign or google ads এখানে ওয়ার্ড দিব না অ্যান্ড দিব and and Google ads Google ads okay done তারপর কি দেওয়া যায় ওকে এর আগে আমি অনেকগুলো চ্যানেলে কাজ করছি দেওয়া যায় হচ্ছে I have I have working ওয়ার working working on different different different channels channels as an ad manager manager okay manager যাই হোক এখানে মোটামুটি যা লেখছি আমি পাঠাই দিব সমস্যা নাই আপনি কি গুগল বিজ্ঞাপনের মাধ্যমে একটি অসামান্য জৈব ইউটিউব ভিডিও প্রচার করছেন যদি আপনি হ্যাঁ হন সঠিক আপনি সঠিক স্থানে আছেন ওকে আমি একজন ভিডিও আমি একজন ভিডিও বিজ্ঞাপনদাতা এবং গুগল বিজ্ঞাপন বিশেষজ্ঞ ইউটিউব ভিডিও প্রচার অভিযানে এবং গুগল বিজ্ঞাপনগুলিতে আমার এক বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে আমি বিভিন্ন চ্যানেলে অ্যাড ম্যানেজার হিসেবে কাজ করেছি ওকে তার মানে আমার ডেসক্রিপশনটা লেখা হয়ে গেছে আপনি এগুলো রিসার্চ করবেন তারা কি কি লেখছে সেটার উপর বেস করে লিখতে পারেন অথবা আমার এইটুক আপনি এইটুক কপি করতে পারবেন ঠিক আছে এইটুক লিখতে পারেন আপনার মতো করে এখানে টু ইয়ার আছে কারো কারো থ্রি টু ইয়ার ইউজ করবেন কেউ থ্রি ইয়ার ইউজ করবেন কেউ এখানে ইউটিউব আমি লাস্টে গুগল অ্যাড ইউজ করছি দেখেন একটু আপনারা এখানে ভিডিও অ্যাড বা রেজাল্ট লিখছি আপনি এখানে YouTube YouTube ad campaign expert লিখে দিতে পারেন ঠিক আছে এটা আপনার উপর নির্ভর করবে তো আপনার উপর নির্ভর করে এটা এরকম করে তৈরি করবেন এখানে চেঞ্জ করবেন যেমন এখানে আমি ভিডিও অ্যাডভার্টাইজার লাস্টে দিছি গুগল অ্যাড এক্সপার্ট ওকে আপনি চাইলে এখানে দিতে পারেন ভিডিও অ্যাডভার্টাইজার অ্যান্ড এখানে দিতে পারেন ইউটিউব অ্যাড ক্যাম্পেইন এক্সপার্ট অথবা গুগল অ্যাডসের জায়গায় আপনি ইউটিউব দিয়ে দিতে পারেন অথবা এখানে আপনি ভিডিও জায়গায় ইউটিউব অ্যাড ক্যাম্পেইন দিতে পারেন তাহলে আপনার মনের মতো করে আপনি সাজায় নিতে হবে আপনাকে তো চেঞ্জ করতে পারবেন আশা করি তো যাই হোক আমি এটা আমি চাচ্ছি যে উপরে একটা আমার হেডলাইন দরকার আমার টাইটেলটা আমার টাইটেলটা হচ্ছে আমি চাচ্ছি আমার টাইটেলটাই আমি দিতে ওকে আমি দেখি এটা সরাই দেই টাইটেলটা পাই কিনা okay my service my service my service অথবা আপনি দিতে পারেন হাই দিয়ার দিয়ে শুরু করতে পারেন আমি এখানে আমার মূল কিওয়ার্ড একটা টাইটেল দিব আর কি আমি ফুল টাইটেলটা আমি দিয়ে দিব এখান থেকে আমি এটাই দিয়ে দিব কারণ আছে এখানে দেওয়ার এটি আমাকে এখানে আমি এটাই হাইলাইট করব okay YouTube video my service organic organic YouTube video promotion and Google ad and Google ads এটা হচ্ছে আমার সার্ভিস আমি সম্পূর্ণটা বোল্ড করে দিলাম আর এটা আমি মার্ক করে দিলাম আপনি চাইলে সম্পূর্ণটা মার্ক করে দিতে পারেন এই যে আমরা প্রথমে দিলাম এই লাইনের জন্যই আমাদের ফাইবারের পেজে মেদে শো করবে মানে এসিওর কাজে খুবই হেল্প হলেও আমরা পুরাটা এসিও করে ফেললাম এটা না দিলে খুব একটা র্যাঙ্ক করতো না আমাদের এই কিওয়ার্ড দিয়ে এই দুইটা কিওয়ার্ড দিয়ে আমাদের র্যাঙ্কিংয়ে থাকবে মেন ফোকাস করাই দিলাম মানে বুঝাই দিলাম আমাদের সার্ভিসটা কি ফাইবারকে ভালোভাবে মানে বলে দিলাম যে আমার এই দুইটা হচ্ছে মেন কিওয়ার্ড তো আমি এখানে তৈরি করা হয়ে গেছে তো এবার আমি নিচে চলে আসলাম এখানে আমার সার্ভিসগুলো লিখতে পারি বা আমি কি মেথড ইউজ করে তার কাজগুলো করতে পারি সেটা আমি এখান থেকে দিতে পারি ধরেন আমি এখানে আমরা যেমন আগেরগুলোতে লিখতাম না my service description why choose me এগুলো এই গুগল অ্যাডে বা পেড ক্যাম্পেইনের কাজগুলো একটু আলাদা তো আপনাকে এটা আমার মতো করে লিখতে হবে আমি যা লিখবো হুবহু আপনি তাই লিখবেন শুধু উলুট পালট করে দিবেন প্রথমটা ঠিক রাখবেন বাকিগুলো চেঞ্জ কারণ আমি রিসার্চ করে রাখি তো আপনাদের জন্যই তাহলে কি দি মেথড মুখস্থ হয়ে গেছে আমাদের সব the method method methods that that I use okay use আমি কি ইউজ করি এটা আমি সব বোল্ড করে দিলাম মানে বড় করে দিলাম আর কি দিয়ে এটা মার্কার করে দিই ওকে মার্কার করে দিয়ে নিচের দিকে স্কিপ করে চলে আসি তো আমি এখানে বুলেটিং করে দেই এখানে এটার বলা বুলেটিং আর এটা হচ্ছে নাম্বারিং আমি বুলেটিং করি তো এখানে লিখেছি পিবিসি পিবিসি যদিও পিবিসি অ্যান্ড সিপিসি সিপিসি দেখছেন ওই যে আমরা লাস্টের দিকে দেখেছি অ্যাডের নিচে যে আপনি পার থাউজেন্ড ইমপ্রেশনের জন্য কত সিপিসি দিবেন ঠিক আছে আর প্রতিটা কিওয়ার্ডের জন্য কত পিবিসি হতে পারে এগুলো সব ওইখানে বলা আছে আমাদের ওই ক্লাসের ভিতরে তো এখানে দিয়ে দেয় হচ্ছে গুগল অ্যাডস বেশি লেখা যাবে কিনা আজকে অনেকগুলো লিখে ফেলছি campaign campaign okay PBC campaign এটা আমার মার্কার করার কোনো দরকার নাই এটা বুলে মার্কার হয়ে গেছে ওকে সারাই দিলাম তো সেকেন্ডে আমি লিখতে পারি Google ads Google ads campaign লিখতে লিখতে তো পুরা ঝামেলা ওকে তারপরে লিখতে পারি হচ্ছে হাই কোয়ালিটি মানে আমি কি কি করব এখানে সবগুলো বলে দিতেছি আমি কি কি মেথড ইউজ করব গুগল অ্যাড ক্যাম্পেইন ইউজ করব high quality high quality quality backlink করব ব্যাকলিং ব্যাকলিংয়ের কাজও আছে সমস্যা নেই যদিও শিখেন নাই ব্যাপার না সার্ভিস দেন এগুলা কোনো কিছুরই দরকার নাই শুধু আমরা অ্যাড ক্যাম্পেইনই করব বাইরকে দেখানোর জন্য আসলে এগুলা করা ঠিক আছে social social media media boosting boosting করব তারপরে কি দেওয়া যায় কি দেওয়া যায় web two point zero backlink করব okay web web two point zero blog posting blog post post okay মোটামুটি এবার দেখি এখানে কারা কারা কি কী দিছে এটা হচ্ছে অ্যাডের নাম দিছে একজনে দিছে অ্যাডের নাম বাম্পার অ্যাড দিবে skippable non skippable dis discovery bumper audience targeting others অনেক কিছু দিছে দেখতেছি দেখি এই লোকটা কী কী দিছে বেনিফিট দিছে দেখছেন কারোটার সাথে কারোটা মিলে নাই ওকে আমাদেরটা একটু অন্যরকম তো আর কিছু না দিই বেশি দেওয়ার দরকার নাই পাঁচটা দিছি ওকে এবার আমি নিচে লিখতে পারি আমি কি কি অফার করব এই গিকের ভেতরে তো কি লেখা যায় ওদেরটা দিয়ে দিয়ে একটা কপি করা যায় কিনা ওটা সাজেস্ট অ্যাড ক্যাম্পেইন ওকে এটাই আমরা লিখব এটা লেখা যেতে পারে ওকে আমাদের অ্যাডের নামগুলো লিখে দিই এটা বেটার হবে যে আমাদের আমরা কি কি করতে পারি what I offer offer okay সেমভাবে আপনি নাম্বারিং করতে পারেন বুলেটিংয়ে করতে পারেন ওকে আমি নাম্বার করে দিলাম একটা তার নিচেটা আমি বুলেটিং করে দিব তো campaign YouTube YouTube YouTube campaign YouTube campaign creation creation creation okay দুই নাম্বারে দিয়ে হচ্ছে স্কিপেবল আর্ট ওরা যেটা দিছে এটাই skip skip able skippable act ঠিকই তো আছে স্কিপেবল স্কিপেবল তো নাম এরকমই লেখছে নাকি হ্যাঁ স্কিপ ঠিকই তো আছে স্কিপেবল অ্যাট সেম দিছে ওরা তৃতীয় আসে নন স্কিপেবল অ্যাট এটাই কপি করি এগুলো সব আমাদের অ্যাডের ভিতরে আছে ঠিক আছে এখানে কোনো একটা প্রবলেম আছে স্কিপ দুইটা পি হয়েছে মনে হয় ভুল লাগছে কি নাকি আমি তো ভুল লাগতেছি skippable skippable okay তারপরে দিতে পারি হচ্ছে বাম্পার অ্যাড দিয়ে দিই বাম পার পার অ্যাডস তারপরে দিতে পারি হচ্ছে ডিসকভারি অ্যাডস এগুলো হচ্ছে অ্যাডের নাম আপনি যখন অ্যাড রান করতে যাবেন তখন এটার সাথে পরিচয় হয়ে যাবেন যে এগুলো কি ডিসকভারি অ্যাডস তারপরে দিতে পারি হচ্ছে সিপিসি সিপি সি সিপিএম এটা ইউটিউবের মধ্যে পাবেন আপনি সিপিএন এগুলা কোথায় থাকে জন্মনিটাইজেশন পাবেন তখন এটা আসবে সিপিএ সিপিএ আর কি দেওয়া যায় সিপি সিপিএ ওকে একটাই দিই এডি থাক এটা আপাতত স্কিপ করে চলে যাই আর দরকার নেই এখানে এবার আমি লিখব আমাদের কেন পছন্দ করবো সবার থেকে তো এখানে লাস্টে এটা মেরে দিই why why choose me choose নিই তো এটা আমি স্কিপ নিচের দিকে আনি ডিজাইন করি ঠিক আছে যাইলে কি আর ভিতরে এগুলো দেখে না বাইরে খুব একটা পরে না ঠিক আছে এগুলা ওদের এত সময় নাই পড়ার তো এটা দেওয়ার পর এবার আমি ব্লুডিং করে দিই কি লেখা যায় বানামটা জানি কেমন এটাই মেবি ওকে অ্যাবিলিটি তারপরে দেওয়া যায় হচ্ছে র্যাঙ্কিং হবে মাস্ট বি এই কাজগুলো করলে ranking ranking rankings rankings will be improve improve improve দুই নম্বরে গেল তিন নম্বরে দিয়ে ওয়ার্ল্ড ওয়াইড দিতে পারি world wide world wide world wide audience audience audience audience audience audience তারপরে দিতে পারি এখানে ইউনিক বিভু দিব আমরা ইউনিক ভিজিটর দিই visitor visitory visitors okay boost will হবে uh, of the descent attention audience audience audience audience audience রেটেন্ট এটার মানে হচ্ছে আপনার ভিডিওতে ট্রাফিক ধরে রাখার মানে আমরা দেখার সময়টা বেশি হবে আর নিচে আপনি লিখতে পারেন আমার সাথে আমাকে হায়ার করার আগে যোগাযোগ করেন ওই আগেরগুলোর মতোই ঠিক আছে আমি থ্যাংক ইউ দিয়ে কেটে পড়ি আপনারা আপনাদের মতো করে দিবেন লেজারটা তো দেখি আপনি চাইলে এখানে কিন্তু আরও আরও কিছু ডেসক্রিপশন মানে অ্যাড করে নিতে পারেন আপনার ইচ্ছা আমি সময়ও খুব নাই আর মোটামুটি আমি যেটি দিলাম কাজে লাগবে আপনাদের আশা করি এইটুক দিলে না আমি কপি করলাম কপি করে জুমের চ্যাট বক্সে দিয়ে দিলাম কোথায় কী চেঞ্জ করতে হবে আমি বলে দিতেছি এক এটা কেউ ইয়ে দিয়ে দাও হাসিবুর নয় সানজু দিয়ে দাও তো এটা এখানে চেঞ্জ করবেন হচ্ছে পিবিসিটা ঠিক রাখবেন গুগল অ্যাডটা চাইলে নিচে মানে প্রথমটা ঠিক রাখবেন আর যতগুলো আছে সব উলট পালট করে দিবেন ঠিক আছে ওয়েব টু পয়েন্টের নিচে থাকলে সমস্যা নাই মাঝখানে থাকলে সমস্যা নাই ঠিক আছে আপনার ইচ্ছা মতো এগুলো উলট পালট করে দেবেন এগুলো প্রথমটা ঠিক রাখবেন এগুলো আপনি উলট পালট করে দিতে পারেন ঠিক আছে স্কিপেবল অ্যাড আর নন স্কিপেবল অ্যাড এটা একই সিরিয়ালে পড়ে আপনি নন স্কিপেবল কখনো কিন্তু আবার স্কিপেবলের আগে দিয়েন না ঠিক আছে যদি কোনো জায়গায় দেন এটা সেটা আপনি হয়তো দুই নম্বরে দিলেন তার নিচে এটা থাকবে আপনার ইচ্ছা তো এটা দিবেন এটা আপনি নিচে রাখতে পারেন চাইলে মাঝখানে রাখতে পারেন আপনার ইচ্ছা আর এগুলো তো এগুলো আমাদের কোনো কপিরাইট নাই সেটা তো জানেনি তো আপনি চাইলে এটা উল্ট পাল্ট করে দিতে পারেন দিয়ে এবার আমরা সবগুলো কপি করা হয়ে গেছে এবার আমি সেভ অ্যান্ড কন্টিনিউ করে চলে যাব ওকে বলতেছি ইউটিউবের উপর ধরছে তার মানে ইউটিউবে লেখাটা আমাদের বেশি হয়েছে ওকে আমি কন্ট্রোল এফে ক্লিক করব কন্ট্রোল এফে ক্লিক করে লিখব হচ্ছে ইউটিউব দেখি কত জায়গায় লিখছি পাই কিনা হুম এটা আসতে না ওকে সরি এখানে তো ক্রম্য ব্রাউজার নাই ক্রম্য থাকলে কন্ট্রোল এফ দিয়ে ক্লিক করা যেত ওকে আমি দেখি YouTube YouTube YouTube ad campaign এটা মূল কিওয়ার্ড আর কোনো জায়গায় ইউজ করছি নিশ্চিত ওকে এটা আমি ই করি একটা বাড়ায় দিই এবার আমি দেখি হয় কিনা তারপরে ইউটিউব ধরছে এটাও দিয়ে দিই এবার হয়েছে আমাদের ডেসক্রিপশনটা কমপ্লিট আমি এবার পিভিউ করে দেখতে পারি আশা করি দেখা যাবে ওকে আমাদের ডেসক্রিপশনের ডিজাইনটা কীরকম হয়েছে সেটা দেখার জন্য আমি এখানে যেতে পারি তো ড্রাফটে চলে আসি ডাব থেকে আমি দেখব এখান থেকে ওকে মোটামুটি লুকিং খারাপ আসে নাই চলবে এখানে এটা বুলেটিং করে দিলে বেটার লাগতো ওকে মাঝখানে লেখাটা ভালো হয় নাই তো চলবে আপনি চাইলে আরও কিছু অ্যাড করে নিতে পারেন ডেসক্রিপশনটা বড় করতে পারেন আপনি একটু রিসার্চ করবেন ঠিক আছে রিসার্চ করার জন্য এখানে পাইতে পারেন অথবা আপরকে চলে যাবেন নয়া যাবেন পিপল পার আওয়ারে তাহলে আপনার ডেসক্রিপশন আইডিয়া পাবেন অথবা তাদের উপরে ডেসক্রিপশন নির্ভর করে আপনি একটু দিক সেদিক করে চেঞ্জ করে দেবেন এখানে এই যে ওয়ার এলাকাটা কিন্তু আমি কপি করতে পারি কিছু চেঞ্জ করে ঠিক আছে তো এই এলাকাটা চেঞ্জ করা কোনো ব্যাপারই না আপনি কিছু অংশ চেঞ্জ করবেন সবগুলো তো আর চেঞ্জ করা পসিবল না ঠিক আছে কিছুটা অংশ চেঞ্জ করে দিলে হয়ে যাবে একটা সম্পূর্ণ একটা স্যান্টেন্সের ভিতরে দুইটা তিনটা শব্দ চেঞ্জ করে দিলে এদিক সেদিক করে দিলে কিছু হবে না এটা করে নেবেন তো আমাদের এটা তো হয়ে গেল তো এবার আমি রিকোয়ারমেন্টে আসি রিকোয়ারমেন্ট বাইরের কাছ থেকে কী কী নেবেন আগের প্রথমে ক্লাসে বলছিলাম আপনাদের অ্যাটাচমেন্ট করে নেবেন এখান থেকে অ্যাটাচমেন্ট করে দিলাম আমি এখানে ফার্স্ট নেবেন হচ্ছে YouTube YouTube okay YouTube video link দুই নম্বরে নেবেন হচ্ছে লোকেশন লোকেশন যে কোন জায়গায় তার মানে প্রচার করতে হবে আপনি চাইলে কিওয়ার্ড নিতে পারেন কিওয়ার্ড কিওয়ার্ড আর ডেসক্রিপশন নিতে পারেন ডেসক্রিপশন ডেসক্রিপশন যদি হয় না নিয়ার নিয়ে রাখলে সমস্যা নাই YouTube video link YouTube channel manager এটা লাগে না ইউটিউব চ্যানেল ম্যানেজার তারপরে নেবেন হচ্ছে পাঁচ নাম্বারে যেটা মাস্ট বি লাগবে এটা হচ্ছে যদি তিনি বিলিং ইনফরমেশন দেয় ওকে এখানে আরও কিছু বাদ আছে আমি কিওয়ার্ড ডেসক্রিপশনটা কেটে দিয়ে ডেলি বাজেটটা দিয়ে দিই জেনে নেবেন daily budget daily budget budget budget okay daily budget জেনে নেবেন আর এখানে দিবেন হচ্ছে daily budget okay location daily budget কোন জায়গায় প্রচার করতেছে ওকে ইউটিউব চ্যানেল ম্যানেজার আর হচ্ছে গুগল অ্যাড অ্যাকাউন্টের অ্যাডস অ্যাকাউন্টের access Google Google ads ad অ্যাকাউন্টের অ্যাক্সেস অ্যাক্সেস অ্যাক্সেস ওকে এই কটা নিলে হয়ে যাবে আরও যদি কোনো কিছু লাগে সেটা তো আপনি বলে নেবেন বাইরের কাছ থেকে ভাইয়ের কাছে যা কিছু লাগবে আপনাকে বলে দিবে ভাইয়ার তো আমার এই পাঁচটা হলে হয়ে যাবে আপাতত তো আমি এখান থেকে এখানে আরেকটা দিতে পারেন হচ্ছে কিওয়ার্ড দিতে পারেন অথবা আরগুলো আপনাকে সিলেক্ট করতে হবে বাইরে তো কিছু বুঝলে তো আর আমাদের কাজ দিত না তাই না তিনি করে ফেলতো ওকে এটা সেট করে দিলাম অ্যাড করে দিলাম এখান থেকে করে আমি সেভেন কন্টিনিউ করে চলে যাব তো এটা হচ্ছে আমাদের ইমেজ তো আমি একটা ইমেজ ক্রিয়েট করে ফেলি কিরকম ইমেজ তৈরি করবেন ইমেজ নেই সবার সমস্যা হয় না যত সমস্যা ইমেজে ইমেজের উপর প্রচুর সময় দিতে হয় একটা ইমেজ বানাইতে প্রচুর সময় দিতে হয় অনেক কাঠখড় পুরাইতে হয় হ্যাঁ কাঠখড় বেশি খুঁড়াইতে হবে বুঝছো খালি সময় দিবা ইমেজের মধ্যে যত সময় দেবো আমার উনিশের ইমেজ দেখলে তুমি কবো যে এগুলো কী বানাইছে ঠিক আছে আর এখনকার ইমেজের সাথে পড়বে না কারণ তুমি প্রতিদিন যদি একটা জায়গায় দশ মিনিট করে সময় দাও ওই জায়গায় কিন্তু তুমি একটা ভালো ইম্প্রুভ করতে পারবা আমি এখানে হোম পেজে চলে ওকে আমি ক্যানভাতে চলে সময় দিতে হবে এখানে একটা সাইজ নেই এখান থেকে ক্যানভাতে ক্যানভা তো সবাই আসতে পারেন এখানে না ওকে আমি হ্যাঁ, এখান ওকে আমি এখান থেকে সাইজটা নিলাম সাইজটা তো জানেনি বারোশো আশি বাই সাতশো উনসত্তর কিছু কিছু কাজ আছে ওইগুলো আসলে মনে করেন আপনারা করবেন ঠিক আছে সহজ কাজ কিন্তু গিকগুলো বানাইতেই মানে হিমশিম খেয়ে যাবেন এগুলো খুবই ইয়ের গিক আর কি তো আমি একটা ডিজাইন নেই দেখি কোন ডিজাইনটা ভালো আছে ওদের আইডিয়ার এই ডিজাইনটা খারাপ হয় নাকি খুব সুন্দর ডিজাইন হয়েছে সাদা ইউটিউব অ্যাড ক্যাম্পেইন ওকে ইউটিউবের কালারই হচ্ছে তিনটা সাদা লাল আর হচ্ছে হলুদ ওকে আমি একটা শ্যাডো নেই এখান থেকে আমি খুব তাড়াতাড়ি বানাই ঠিক আছে আবার ভালো ডিজাইন হবো না যদিও এখান থেকে শেপ নেই নিয়ে এখানে লিখবো ইউটিউব ইউটিউব ইউটিউব অ্যাট তাই কি দিছে YouTube ads campaign YouTube ad campaign ফন্টটা চেঞ্জ করে দিলে কিরকম লাগে টেক্সট কালারটা সাদা করে দিই খুব একটা ভালো লাগবে না ওকে আমার প্রাচীনকালের একটা ইমেজ আছে দেখি ওইটা পাই কিনা ওইটা দেখা চালাই দেয় আজকে ওকে এই ডিজাইনটা করে ফেলি সময় কম লাগবো ইউটিউব ভিডিও অ্যাড ক্যাম্পেইন তার মানে দুইটা শব্দ আমি এখানে অ্যাড করব ইউটিউব ভিডিও বিডি ও ডিও ইউটিউব ভিডিও অ্যাড ক্যাম্পেন নিচে এই শেপ নিছি ওকে একবার হলুদ শেপ নেই শেপ মাঝামাঝি ওকে এটা হবে না এটা আমি বড় করে দিই এবার এটা আমি থ্রি পরে করতেছি আগে একটা ইউটিউবের লোক নিয়ে আসি আমি এখান থেকে এলিমেন্টরে চলে যাবেন আপনারা নিয়ে আসবেন হচ্ছে ইউটিউব ইউটিউব ইউটিউবে সাদা কোনো লোক নেই লাল এমনিতে হারাই যাইব ওকে লাল এমনিতে হারা যাবে সাদা নেই এটা হালকা নিচে হলে বেটার হয় মাঝামাঝিতে ওকে তো এটা নেওয়ার পর এবার আমি এটা থ্রি করতে পারি ওকে চলবে শেপগুলো বাড়ায় দেই দেখেন এটা হচ্ছে ইফেক্ট থেকে কিন্তু নিলাম আমি ঠিক আছে ইফেক্ট থেকে নিলাম এটা বাড়ায় দিতে পারি কমায় দিতে পারি তো এটা খারাপ লাগতেছে না আমার এটা একটু থ্রি করতে পারলে বেটার হয়তো ওকে আমি এটা ডুপ্লিকেট করলাম ডুপ্লিকেট করে এটা পিছনে একটা কালো করে দিই অথবা ওকে কালো করে দিই কালো করে দিয়ে এটা একটু ছোট করে দিব দেখি হয় কিনা মোটামুটি চলে তার একটু বড় করলে বেটার হয় ওকে চলবে আর এখানে লিখবো হচ্ছে হলুদটা নেব আমি হলুদের কিওয়ার্ড কোড কেমনে নিতে হয় জানেন তো না এখানে লিখবেন কালার কোড কালার এই shit colour sorry colour C L O R colour code বহুমূল লিখলে কালার কোড কালার কোড লেখলেই চলে আসবে এখানে দেখেন কালার কোডের অভাব নাই ঠিক আছে স্টিমেল কালার কোড লিখলেই হবে আপনি এরকম কালার কোটি কোটি কালার পাবেন এখান থেকে কিভাবে নেবেন ধরেন আমার এই কালারটা দরকার বা এই সবুজটা দরকার তাহলে এইখানে দেখেন একটা কোড আছে এই কোডটা নিয়ে এখানে যাবেন ক্যানভাতে ক্যানভাতে যায় ধরেন এখানে পেস্ট করলাম পেস্ট করে আমি এখানে ক্লিক করলাম এখানে প্লাস আইকনে ক্লিক করব এখান থেকে আমি এই কোডটা আমি এখান থেকে পেস্ট করে দেবো তাহলে আমার এটা কালারটা হয়ে গেল ঠিক আছে এইভাবে কালারটা চেঞ্জ করবেন YouTube video ad campaign okay বাকিটুকু আমি এখান থেকে কেটে দিই তো দেখি চলে কিনা এবার এটা আমি লা কালো করে দিই না লাল করে দিই দিলে হইলো একটা ওকে এটা কালো করি তার আগে আমি একটু লাল করে দিই মুড নেই হচ্ছে এখান থেকে একটা থ্রি ডি মুড নেই মুড নিয়ে এটা আমি লাভ করে দিলাম এটা আমি কালো করে দিই লালের সাথে কালো যায় না সাদা যায় সাদা যায় পিছনেরটা কালো লাগবে ওকে আমি টেক্স কালারটা কালো করে দিই মোটামুটি চলবে সাদার থেকে ওকে আমি আরেকটু ইফেক্ট বাড়ায় দিই এটা ওকে এবার ঠিক আছে ডিজাইন ঠিক আছে এবার এখানে আমি পয়েন্ট বাকি পয়েন্টগুলো লিখতে পারি এখানে ওরা এটা দিছে ইউটিউব অ্যাডস ইউটিউব অ্যাডস আমাদেরই আমরা একটা কাজ করতে পারি এখানে আমাদের যে অ্যাডের নামগুলো আছে এগুলো আমি এখান থেকে বসায় দিলে বেটার হবে যেমন স্কিপেবল অ্যাডস এটা স্কিপেবল আমার নাম ভুল হয়েছে ঠিক আছে এখানে স্কিপেবল এরকম হয় না এখানে ডাবল পি হয় skippable okay skippable ads এবার আমি চলে গেলাম ইমেজে বাকিটুকু এখান থেকে করে ফেলি এখান থেকে আমি পয়েন্টগুলো দিতে পারি তার আগে আরেকটা এলিমেন্ট নেই এখান থেকে নিচের দিকে দিয়ে দিই ডিজাইন সেম হয়ে যাইতেছে ওকে আপনি চালিয়ে দিতে পারেন না চালিয়ে নাও দিতে পারেন কোনো সমস্যা নাই আমি এখান থেকে একটা মার্কার নিয়ে আসতে পারি মার্কার এলিমেন্টরে চলে যাই ইউটিউবের আইকন নিয়ে আসি ইউটিউব ইউটিউব ওকে এটা আমি ছোট করে দেই অ্যাডের নামগুলো এখান থেকে লিখি টেক্সট থেকে এখানে দিয়ে স্কিপেবল অ্যাড দিয়ে দিতে পারি skip skippable in stem stem ads ওকে ফন্টটা চেঞ্জ করি একটা ফন্টের বের করতে হবে এটা ইউজ করি এখান থেকে এই ফোনটা ভালো আছে আমি যখন ভিডিওগুলো তৈরি করব তখন আমি কোথা থেকে কোথায় যাইতেছি ভিডিওটা একটু পজ করে করে দেখবেন যে এই জায়গায় যাইতেছি অথবা ভিডিওর স্পিডটা কমায় দিবেন এটা কিভাবে করে জানেন তো একটা ভিডিও স্কিপ যদি আপনি আমার ভিডিওটা মনে করেন যে মাউসটা অনেক ফাস্টলি চলতেছে তাহলে আপনি ভিডিওর ইটা কমায় দিবেন ধরেন আমি এই একটা ভিডিও চালু করলাম এই যে দেখছেন আমি কোথায় আসলাম সেটিং আসলাম সেটিং থেকে এই যে প্লেব্যাক স্পিড এখানে ক্লিক করে এখান থেকে আপনি স্পিড কমাইতে বাড়াইতে পারবেন ওই যে আমরা যে ভিডিও রিডিং করছি সেম যদি এটা আমি স্লো করে দেই তাহলে দেখেন একদম স্লো হয়ে যাবে নড়বে না আস্তে আস্তে দেখছেন একদম আস্তে আস্তে আস্তে আস্তে দেখছেন গোপাল কিন্তু নাড়াইতেছে আস্তে আস্তে দেখছেন আর এটা যদি আমি ফাস্ট করে দেই তাহলে দেখেন কি স্পিডে দৌড় বাড়ে দেখছেন এটা দিয়ে আমি আপনারা করতে পারবেন তো আমার এটা হয়ে যাবে স্কিপেবল অ্যাড দিয়ে দিলাম তারপরে এটা আমি হালকা ছোট করে দেই ওকে একটু বড় করে দেই এবার আমি এটা ডুপ্লিকেট করি বেশি দিব না কয়েকটা অ্যাড দিব skippable ads non skippable ads non okay এটাই ডুপ্লিকেট করি দিয়ে নন দিয়ে দিই non skippable non skippable ads তারপরে দেওয়া যাইতে পারে এটাও ডুপ্লিকেট করি এটা আমি সম্পূর্ণ কপি করে আরেকটু ছোট করে দিই শেপটা আরেকটা দেওয়া যায় কিনা এখানে দিব হচ্ছে ডিসকোভারি আর্টস আমরা দিছিলাম হচ্ছে আমাদের ভিডিওতে ডিসক্রিপশনে ডিসকোভারি আর্টস দিয়ে ডিসকভারি অ্যাডস নিচে নামাই দিলাম আরেকটা দিয়ে দেবো হচ্ছে বাম্পার অ্যাডস আম্পারার্স চলবে মোটামুটি ডিজাইন যদিও খারাপ হইতেছে ব্যাপার না এটা তুলে দেই লাগবে না তো কিছু ফন্টগুলো বোল্ড হয়ে গেছে ফন্টগুলো বোল্ড হয়ে গেছে ফন্টগুলো চেঞ্জ করি দেখি অন্য ফন্ট দিলে কীরকম লাগে অ্যাটম ওকে এই ফর্মটা আমরা নিতে পারি এটা আবার খারাপ দেখা যাইতেছে ওকে আগেরটাই বলো একটু ছোট করে দিই ওকে মোটামুটি চলবে বেসিক ব্যানার আমি এখানে এখানে কিছু একটা ইউজ করা উচিত ডিজাইন ডিজাইন আইডিয়াই বড় কথা আইডিয়া যদি বের করা যায় ডিজাইন বের করা যাবে ওকে এবার এখানে একটা ই দিয়ে দিই কি দেওয়া যায় ওকে গ্রো দিয়ে দিই grow grow grow increase increase increase এখানে একটা সেল এ লোগোটা দিছে ডিজাইনটা খারাপ হয়নি এটা অন্যটা যেহেতু গুগল অ্যাডওয়ার্কের নিয়ে কাজ করবো তাহলে আমি এখানে অ্যাডওয়ার্কের দেখি লোগো আছে আমার কাছে অ্যাডওয়ার্ক অ্যাড গুগল আর্টস আর এখানে একটা এলিমেন্টও দিয়ে দিই গুগল আর্টসের Google ads Google ads YouTube promotion YouTube YouTube আপনি চাইলে আপনার ছবি ইউজ করতে পারেন ওকে আমি আমার ছবি ইউজ করি এখানে আমি এলিমেন্টারে চলে যাই ইউটিউবের থেকে এটা বেটার হবে নিচের দিকে আসবো ফ্রেম নিব একটা ফ্রেম নেই ফ্রেম নেওয়ার পর আমি এখানে একটা ছবি নিই আমার করেন ওকে আমার এই ছবিটা নিয়ে এখানে দিয়ে দিলাম হয়ে গেছে এবার আমি একটা ভিত্তর মাঝখান দিয়ে একটু কালো যেন থাকে আমি আবার এলিমেন্টারে যাব যাওয়ার পরে এখান থেকে উপরে চলে আসবো লাইন অ্যান্ড শেপে যাব শেপে যাওয়ার পরে এখানে রাউন্ড একটা আছে এই রাউন্ডটা নেই ওকে এটা আমি কালো করে দিই লাল করে দিই দেখতে যেন ভালো লাগে তো মোটামুটি একটা লুক আসছে ব্যানারের কিন্তু এই লোগোটা বাজে দেখা যাইতেছে গ্রো বা ইনক্রেস এটা আমাকে চেঞ্জ করতে হবে ইনক্রেস ওকে ইনক্রেস ইনক্রেস না বুস্ট ইউজ করব ইনক্রেস ওকে এটা ইউজ করা যায় খারাপ না এটা লাল করে দেই ওকে চলবে মোটামুটি আর এখানে দিয়ে দিই হচ্ছে নিচে দিয়ে দিই হচ্ছে আমরা ফার্স্ট কাজ করব কত দিনে ডেলিভারি দিতে চাইছি মানে অ্যাকাউন্ট ম্যানেজ ওকে এখানে দিয়ে দিয়ে এলো best YouTube video promotion service একটা এমনি লিখে দিলাম আর কি নিচে জায়গা দিলে ভালো লাগবে তো টেক্স নেই একটা যে কোনো একটা হেডলাইন হেডিং নেই হেডিং নেওয়ার পরে এখানে দিয়ে দিই একটা text best service best YouTube video promotion বা বুস্টিং সার্ভিস দিই boost boost service service okay board service এখান থেকে আমি এটা সাদা করে দিই চাইলে এখানে থ্রি ডি মোডও করে দিই দেখি এটা ফুল করে দিই লাইনটা কালো করে দিই সাদাটা বেশি হয়ে গেছে ওকে বেস্ট ইউটিউব ভিডিও বুটস সার্ভিস ওকে আমার কাজ শেষ পিছনেরটা সাদা দেওয়া উচিত পিছনেরটা কালো থাক মাঝেরটা সাদা থাক আরও ভালো লাগে না এটাই ঠিক আছে চলবে দেখেন আমি একটা সিম্বলের ভিতরে মোটামুটি একটা ডিজাইন করে ফেলছি তো চলবে আশা করি দশ মাইল দূরে থেকে বোঝা দিতেছে আমি সার্ভিসটা কি দিতেছি আমি দিতেছি ইউটিউব ভিডিও অ্যাডস ক্যাম্পেইন ইউটিউবের ভিডিও অ্যাডস ক্যাম্পেইন করব কি কি অ্যাড ক্যাম্পেইন করতে পারি আমরা skippable ad instream ads non skippable ad instream মানে ads discovery ads bumper ads আরও আছে ওগুলো দরকার নাই এই কটা দিয়ে আমি এখান থেকে ডাউনলোড করে ফেলি ডাউনলোড ডাউনলোড করার আগে এখানে আপনি যতগুলো কিওয়ার্ড পারেন দিয়ে নেবেন তাহলে আপনার ইমেজে সিও হয়ে যাবে তো আমি এখান থেকে এটা করে ফেলি ডাউনলোড করার পর আমি চলে যাব হচ্ছে আমার এখানে এটা আমি স্কিপ করি কন্টিনিউ আমার গ্যালারিতে আসলাম এখানে আমি আইসা ইমেজে ক্লিক করব ইমেজে caille ওকে আমি ইমেজটা এখানে এটা হচ্ছে আমাদের ইমেজ তো আমি ইমেজটা এখান থেকে দিয়ে দিলাম ওকে আপলোড হইতেছে এটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি সেভ অ্যান্ড কন্টিনিউ করব ওকে এবার পাবলিশ করবেন না আমাকে দেখায় তারপরে পাবলিশ করবেন ঠিক আছে এখন বলেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন লাগবো নাকি ব্যানার এটা সাগর ভাই হ্যাঁ, ব্যানার লাগবে এটা ছবি খালে বহাই দিমান রে ওকে দেন দুইজনে দেন দুইটা ছবি দেন আমারে আমি দুইটা বসায় দিতেছি একটা দিমো হচ্ছে সাদা কালার একটা দিমো হচ্ছে কোন কালার দেওয়া যায় এই কালার দিয়ে দিন নাকি না অন্য কালার দিয়ে দিবেন একটা আচ্ছা। ওকে একটা ছবি দেন তাহলে সমস্যা নাই কিছু চেঞ্জ করে লিখলে হয়ে যাবে যে কেউ একজন আমাকে ছবি পাঠায় দেন জিমেল দিবেন না ফেসবুকে দিবেন ওকে আপনার ছবি আস্তে আস্তে বারোটা বেজে যাব সানজু নাই আজকে সানজু ক্লাস করে না হ্যাঁ চুপচাপ কেন ওকে আর শরীফুল কাজের কি অবস্থা কাজ কি ওটা করতে পারতেছ হ্যাঁ আমার কথা এখন কাজে লাগছে না আমি বলছিলাম যে গ্রুপগুলোতে জয়েন হয়ে থাকবা মানে আলসামি করলে লাস্টে নিজেই ধরা খাবা যে কথা হেগাম এখন ওই যে যাদের গ্রুপ আছে তাদের সাথে যোগাযোগ করে মিলে জিলা কাজ করো ঠিক আছে কই সাগর ভাই ছবি দেন ওই যে ইয়ের আছে তোমার ইয়ার নামটা যেন কি হাসিপুর আছে হাসিপুরের সাথে যোগাযোগ করো হাসিপুরের অনেকগুলো গ্রুপ আছে ঠিক আছে তোমরা তোমরা হেল্প করো আবার তুমি বিপদে বললে ও হেল্প করবে ঠিক আছে এভাবে কাজ করো ভাই মানে সবগুলো আইডি থেকে একটা একটা মানে একটা গ্রুপে সবগুলো আইডি থেকে অ্যাড করা আছে ওটা কি প্রবলেম হবে না না না প্রবলেম হবে না তো মানে একটু ব্যবস্থা হ্যাঁ, এহনই হলো এখন হচ্ছে এতদিন তো ওই যে কি যেন বলে? কাজ করছে ভাবে আর এখন কাজ করতে হবে ভাবে শেখা একরকম আর প্র্যাকটিক্যালে লাইফ টাইম মানে লাইভে কাজ করা আর একরকম ঠিক আছে? এখন যেটা শিখতে পারবা সেটা হচ্ছে বেটার। এর উপরে কোনো শিক্ষা নাই। এগুলো বুঝতে হবে। আর বাইরের মানে বাইরে কাজ দিলে মাথার ভিতরে একটা চাপ থাকে বুঝছো ওই চাপে যদি কোনো কাজ না পারো ওটা পারা যায় মানে বড় বড় গ্রুপে অ্যাড হইছো সে গ্রুপে আপলোড করে না না না গ্রুপে আপলোড করতেছে না শুরু শুরু গ্রুপ তিন মিলিয়ন করতে তো তোমার বেশি সময় লাগবে না এক এক লাখের গ্রুপে অ্যাড হও সমস্যা নাই তো তুমি তো বয়ে কাম সারা তোমার ওকে যেগুলো গ্রুপে অ্যাপ্রুভ হবে আর যেগুলো গ্রুপে অ্যাপ্রুভ হবে না ওগুলো গ্রুপ থেকে লিভ নিবা ওদের দরকার নেই আমাদের ওদের অ্যাড দেখার কোনো দরকার আছে আমাদের ওরা যদি আমাদের কোনো ফল না দেয় ওদের রাখার তো কোনো দরকার নাই শুধু শুধু লিস্ট বড় করা দরকার আমি যেটা করি আমারে পোস্ট করতে দিবে না আমি বেরোয় বলবো দরকারই নাই আমার ঠিক আছে করবেন শ্রাবণ কাজটা ভালো করে শ্রাবণের মেলাগুলো গ্রুপ আছে শ্রাবণের সাথে যোগাযোগ করো আমি প্রথমেই বলছিলাম এগুলা কেয়ারফুলি সবকিছু খুলে রাখতে মানে জিমেলটা আমার দেন তো এখানে লেখা চ্যাট বক্সে জিমেলটা লিখে দেন আমি জিমেলে পাঠিয়ে দিই একটা বাইরের কাজ দিয়ে থেকেছে এখন কাজ করবো আমার পেজ রেড মিনি বানাইতেছে না সরি এডিটরি বানাইতেছে না বুঝতেছি না হাফ কাজ করে থিয়া দিছি ঝামেলা না বলেন তো কাজ পাওয়ার না পাইলে এক ঝামেলা পাইলে আর এক ঝামেলা যদি ঠিক মতো রিকোয়ারমেন্ট না দেয় এই মাসে ইয়ে ছবি তোমার এখন আসে নাই ঠিক আছে তোমার ছবি আমার কাছে আসতেছে না তোমার দেখামো কিভাবে দাঁড়াও তোমারটা তোমার স্ক্রিনশটটা দেখাইতেছে হ্যাঁ সাগর ভাই দেখেন গেছে কিনা গেলে আমারে অবশ্যই এসে গেছে ওকে